প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পপাই আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজাসহ চার ছাত্রলীগ নেতা আটক শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সকালে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন শেষে তিনি ঘরের বাসিন্দাদের মাঝে খাদ্যশস্য এবং শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নিজস্ব একটি ঠিকানা বা একটি ঘর থাকা সকল নাগরিকের মৌলিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের কথা চিন্তা করে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ঘর ও জমি দিয়েছেন তিনি বলেন রাজশাহীতে মোট চার হাজার তিনশো একুশটি পরিবার গৃহহীন হিসেবে নির্বাচিত হয়েছে তাদের সবাইকেই আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেয়া হবে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে মোট পঁয়তাল্লিশটি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়া হয়েছে তিনি আরো বলেন আগামীতে রাজশাহী হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মী চাকমার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় commissioner GSM Zafrullah NDC Rajshahi জেলা প্রশাসক আব্দুল জলিল অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল হক রাজশাহী সিটি কর্পোরেশনের দুই নং প্যানেল মেয়র রজব আলী সহ অন্যান্যরা এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে সাইফুর রহমান রাফি নামের এক যুবক আত্মহত্যা করেছেন বুধবার সন্ধ্যা সাতটার দিকে নুরুনবী হোস্টেলের সামনে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক পরে গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত যুবক রাফি নগরের বোয়ালিয়া মডেল থানার হেতেমখা এলাকার বাবুলের ছেলে বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আফরোজা নাসনিন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে রাফি নামের এক যুবক নিজ শরীরে আগুন দেন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে সেখান থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় আগুনে রাফির শরীরের নিরানব্বই শতাংশের বেশি পুড়ে যায় হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টা পরে তার মৃত্যু হয় রাত একটার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে নিহত রাফির মা রামেক হাসপাতালের ডেইলি লেবার হিসেবে কাজ করেন তিনি জানান চার পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল মানসিক অসুস্থতার কারণে রাফি আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনশো গ্রাম গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বর থেকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা গাঁজা সেবনকালে তাদেরকে আটক করেন এ সময় তাদের কাছ থেকে বারোটি পলিথিনে মোড়ানো তিনশো গ্রাম গাঁজা জব্দ করা হয় সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো নিজেদের সংরক্ষণে রেখেছিল বলে জানা গেছে আটক চার ছাত্রলীগ নেতা হলেন শেরেবাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক ও একই বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপসম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম এদের মধ্যে আরিফ বিন সিদ্দিক ও সাইফুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টোরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল দিচ্ছিলেন এ সময় ওই চারজনকে গাঁজা সেবন করতে দেখে প্রক্টোরিয়ালরা তাদেরকে আটক করে মতিহার থানার অফিসার ইনচার্জ জানান আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর ত্রিশটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ চলমান বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মতিহার থানার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা কবরস্থান ও ঈদগাহসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও Rajshahi city mayor A H M Khairuzzaman Liton শুরুতে নগরের উনত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি এরপরে উনত্রিশ নং ওয়ার্ডের ঈদগা মাঠ খোজাপুর গোরস্থান ত্রিশ নং ওয়ার্ডের ডাসমারি গোরস্থান ও ঈদগা সাতবাড়িয়া ঈদগা মির্জাপুর ঈদগা মাঠ ও গোরস্থান মোহনপুর মুসলিম গোরস্থান পরিদর্শন করেন রাশিক মেয়র এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন তিনি পরিদর্শনকালে আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম বাচ্চু রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার উনত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ সহ দুলাল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব এ সময় তার কাছ থেকে ত্রিশ হাজার একশো সত্তর পিস ইয়াবা ও তিন গ্রাম আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় মঙ্গলবার ভোররাতে উপজেলার সোনাইমুড়ি চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব এগারো সিপিসি তিন নোয়াখালী কার্যালয়ের company commander lieutenant commander Mahbudul Hasan তিনি জানান গ্রেফতারকৃত আসামি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুরে নিয়ে যাচ্ছিল সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্থায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে গ্রেফতারকৃত দুলাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার শেফাত উল্লাহ ছেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের আয়োজনে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিপিটিইউ পরিচালক যুগ্ম সচিব আজিজ তাহের কর্মশালায় জানানো হয় পণ্যকার্য ও সেবা ক্রয়ের জন্য দুই সালের দুই জুন থেকে চালু হওয়া ইজিপির e মাধ্যমে দেশে এ পর্যন্ত ছয় লাখ ছত্রিশ হাজারের অধিক দরপত্র আহ্বান ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বর্তমানে সরকারি ক্রয়ের পঁয়ষট্টি শতাংশ ইজিপির e মাধ্যমে সমাধা হচ্ছে এই প্রক্রিয়ায় ইতোমধ্যে লক্ষাধিক দরপত্রদাতা সংযুক্ত হয়েছেন দেশের এক হাজার চারশো বিশটি সরকারি দপ্তর ইজিপি